আজ শুক্রবার বাংলাদেশ বেতার কক্সবাজার স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি সোহানা ইসরাত কুতুবদিয়া ও মাতারবাড়ি দ্বীপের সমন্বিত পানি সম্পদ ব্যবস্থাপনা উন্নয়নের লক্ষ্যে সম্ভাব্যতা সমীক্ষায় প্রস্তাবিত অবকাঠামো পরিকল্পনা এবং সামাজিক ও পরিবেশগত প্রভাব বিষয়ক এক মতবিনিময় সভা আজ অনুষ্ঠিত হয়েছে কক্সবাজার শহরের বিয়াম ফাউন্ডেশন মিলনায়তনে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি ছিলেন মহেশখালী কুতুবদিয়া আসনের সংসদ সদস্য আশেকুল্লা রফিক এতে প্রকল্পের সার্বিক বিষয় তুলে ধরে স্বাগত বক্তব্য রাখেন প্রকল্প পরিচালক ও পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আব্দুর রাকিব বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড চট্টগ্রাম অঞ্চলের অতিরিক্ত প্রধান প্রকৌশলী শিবেন্দু খাস্তগিরের সভাপতিত্বে মতবিনিময় সভায় জেলা আওয়ামী লীগ সভাপতি ও কুতুবদিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ফরিদুল ইসলাম চৌধুরী পাওবর অতিরিক্ত মহাপরিচালক আমিরুল হক ভূঁইয়া সহ সংশ্লিষ্টরা বক্তব্য রাখেন সংসদ সদস্য আশিকুল্লাহ রফিক বলেন মহেশখালী কুতুবদিয়া এলাকার পানি সম্পদের সুষ্ঠু ব্যবস্থাপনার লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী উন্নয়ন প্রকল্প বাস্তবায়িত হবে টেকনাফ সদর ইউনিয়নের ছয় শত চুরানব্বই জন হতদরিদ্র নারীদের মাঝে প্রতিজনকে তিরিশ কেজি করে ভিজিডির বিশ টন পাঁচশো কেজি চাল বিতরণ করা হয়েছে আজ আজ সকালে ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জিয়াউর রহমান চাল বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন এ সময় ইউপি মেম্বার এবং সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন চাল বিতরণের পাশাপাশি আরও নতুন দুই শত হতদরিদ্র মহিলাদের মাঝে ভিজিডির কার্ড বিতরণ করা হয়েছে কক্সবাজারে শুরু হচ্ছে গ্লোবাল ইউথ ফিল্ম ফেস্টিভ্যাল বাংলাদেশের ষষ্ঠ আসর চলচ্চিত্র সংসদ সিনেমা বাংলাদেশ এর উদ্যোগে আজ থেকে শুরু হয়েছে চলচ্চিত্র উৎসবটি এটি চলবে আগামী পাঁচ মার্চ পর্যন্ত লেট সিনেমা স্লোগানে এবারের উৎসবে অংশ নিচ্ছে বত্রিশটি দেশের তরুণ নির্মাতাদের চলচ্চিত্র আয়োজক কমিটির সদস্য সদস্য সচিব রোকেয়া প্রাচী জানিয়েছেন আজ থেকে কক্সবাজারের লাবণী পয়েন্টের উন্মুক্ত সৈকতে প্রতিদিন সন্ধ্যার সাড়ে ছটায় শো শুরু হবে উখিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ে চার দিন ব্যাপী বার্ষিক ক্রীড়া সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান গতকাল সম্পন্ন হয়েছে এই সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি সালে আহমেদ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল হুসাইন সিরাজের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন উপজেলা ভারপ্রাপ্ত মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বদরুল আলম উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ ইরফান উদ্দিন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আয়ুব আলী এবং উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মেহেদি হাসান এ সময় অভিভাবক শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন পরে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় এদিকে চকরিয়ার বর্ণমালা একাডেমিতে বার্ষিক ক্রীড়া সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতা দু হাজার আজ সকালে অনুষ্ঠিত হয়েছে এতে প্রধান অতিথি ছিলেন চকরিয়া পৌরসভা মেয়র আলমগীর চৌধুরী ও বিশেষ অতিথি ছিলেন উপজেলা শিক্ষা কর্মকর্তা আবু জাফর এ সময় সহকারী উপজেলা শিক্ষা অফিসার বর্ণমালা একাডেমির চেয়ারম্যান রাজনৈতিক নেতৃবৃন্দ অভিভাবক শিক্ষক এবং শিক্ষার্থীগণ উপস্থিত ছিলেন দ্বিতীয় দিনের ইভেন্টে বিজয়ীদের মধ্যে অতিথিরা পুরস্কার বিতরণ করেন আবহাওয়া আজ দুপুর বারোটা হতে আগামীকাল দুপুর বারোটা পর্যন্ত কক্সবাজার ও পার্শ্ববর্তী এলাকা সমূহের জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া শুষ্ক থাকবে থাকতে পারে সেই সাথে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে বাতাস উত্তর উত্তর পশ্চিম দিক হতে ঘন্টায় সাত থেকে চোদ্দ কিলোমিটার বেগে প্রবাহিত হতে পারে সেই সাথে অস্থায়ীভাবে দমকাসহ উত্তর উত্তর পূর্ব দিক হতে ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বা তারও অধিক বেগে প্রবাহিত হতে পারে কক্সবাজার সমুদ্র বন্দরের জন্য কোনো সংকেত নেই আগামী চব্বিশ ঘন্টায় দিনের এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে আজ সূর্যাস্ত যাবে সন্ধ্যা পাঁচটা সাতান্ন মিনিটে আগামীকাল সূর্যোদয় হবে ভোর ছটা বারো মিনিটে আজকের সর্বনিম্ন তাপমাত্রা ছিল একুশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল তেত্রিশ দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস এখন জানিয়ে দিচ্ছি বাকখালী নদীর মোহনা ও সংলগ্ন এলাকার সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি আজ জোয়ার শুরু হয়েছে দুপুর দুইটা ছাপ্পান্ন মিনিটে